আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে সাকিবকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে স্টেটাস দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন বাংলাদেশের মন খারাপ নিষিদ্ধ হয়েছেন ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান আইসিসির চোখে অপরাধী হওয়ায় তার বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছেন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি তবে নিজের ভুল স্বীকার করে আইসিসির দুর্নীতি বিরোধী কার্যক্রমে সহযোগিতা করায় এক বছরের সাজা কমিয়ে আনা হয়েছে সাকিবকে এইভাবে হারিয়ে মর্মাহত তার সহযোদ্ধা ক্রিকেটাররা বিস্মিত ক্রিকেট বোর্ডও বেদনায় আহত সারা দেশের ক্রিকেট প্রেমীরা আইসিসির চোখে অপরাধী হলেও বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা বিশ্বের সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাবেক এই অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন হৃদয়ের নিংড়ানো ভালোবাসা ও সমর্থন নিয়ে আর সবার মতো নানা অঙ্গনের তারকারাও বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ খ্যাত সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছেন এবার সাকিবকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান বুধবার তিরিশ অক্টোবর তিনি নিজের ভেরিফাই করা পেজে লিখেন বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবেন না ভাবতেই যেন কেমন লাগছে তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন এটাই আশাবাদ সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই কষ্টের সময়ে আমাদের উচিত আরও বেশি ভালোবাসা দেখানো সবার ভালোবাসায় বিশ্ব ক্রিকেটের বিশ্বময় সাকিব ফিরবেন সমহিমায় সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম সে যেমন ভালো খেলোয়াড় তেমনি পরিশ্রমী ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত সাকিব খান ও সাকিব আল হাসান দুইজন দুই অঙ্গনে এই মুহূর্তে দেশের সেরা তারকা একজন সেরা নায়ক আরেকজন সেরা ক্রিকেটার তাদের মধ্যে একটা ভালো সম্পর্কও রয়েছে বলে শোনা যায় একটি ঈদের অনুষ্ঠানে কয়েক বছর আগে ফারহানা নিশোর উপস্থাপনায় তাদের একসঙ্গেই দেখা গিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ